আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করেছে এই তালিকায় ঠাঁই হয়নি উনিশ লাখ মানুষের ফলে ভারতে অবস্থানরত এই নাগরিকদের জন্য অনিশ্চিত পরিস্থিতি তৈরি হলো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছু রাজনীতিবিদ রাজনৈতিক খেলার অংশ হিসেবে এই লোকগুলোকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বলে আখ্যায়িত করে থাকেন এ অবস্থায় ভারত যদি তাদের এই লোকগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে দুই দেশের বর্তমান গুরুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা এ বিষয়ে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন বেশি উদ্বিগ্নতা দেখার মতো অবস্থান এখনও তৈরি হয়নি তবে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে তিনি বলেন ভারত যদি মিয়ানমারের মতো তাদের লোকগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে দেশটির সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে সাবেক রাষ্ট্রদূত বলেন এই লোকগুলো অনেক আগে থেকে আসামে বসবাস করে আসছে স্বাভাবিক প্রতিক্রিয়ায় তাদের নাগরিক হয়ে যাওয়ার কথা কিন্তু বাংলাদেশের পাশে রাজ্য বিজেপি অন্যান্য রাজনৈতিক দলগুলো বাংলাদেশ নিয়ে রাজনীতি করে ভোট বাড়ানোর চেষ্টা করে এ প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই লোকগুলোকে নাগরিক করা হয়নি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো এবং এখান থেকে মুসলিমদের ভারতের মতো প্রতিকূল জায়গায় যাওয়ার কোনো কারণ নেই বলে তিনি জানান এই বিষয়ে তিনি বলেন স্বাধীনতার পরে মুসলিমরা ভারতে গেছে এটি অবাস্তব কথা সাবেক পররাষ্ট্র সচিব এম তহিদ হোসেন বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় হয়ে থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু সংখ্যার জায়গায় তৈরি হয় যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্য এই বিষয়ে কথা বলেন এবং বাদ পড়া লোকগুলোকে বাংলাদেশের থেকে অনুপ্রবেশকারী বলে অভিহিত করেন তিনি বলেন আমাদের সজাগ থাকতে হবে কারণ আমরা চাই না অমিত শাহ ও তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এই লোকগুলো আমাদের ঘাড়ে চেপে বসুক আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বাংলাদেশে কাঠ যেন ব্যবহার করা না হয় সেজন্য আমাদের সজাগ থাকতে হবে বলে তিনি মনে করেন তিনি বলেন বাংলাদেশের এখন উচিত হবে ভারতে এখনও অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন যারা বিষয়টিকে আসাম নাগরিক তালিকা হাস্যকর বলে মনে করেন তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে এই বিষয়ে তাদের মাধ্যমে সোচ্চার হওয়া প্রয়োজন এই ধরনের নিত্য নতুন নিউজ পেতে আমাদের এই স্টার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন